আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমাদের অফিস অ্যাপ্লিকেশনের তৃতীয় ক্লাস তো আজকে আমাদের ক্লাসে কি কি শেখানো হবে আজকে আমাদের ক্লাসে হচ্ছে আপনার ওয়ার্ডে হোম মেনু আগে ওয়ার্ডে চলে যাই আমরা আমরা ওয়ার্ডে হোম মেনু নিয়ে আজকে জানব আমরা আগে ক্লাসে হোম ফাইল মেনু নিয়ে জেনেছিলাম আজকে আমরা হোম মেনু নিয়ে জানবো হোম মেনুতে কি কি আছে আমাদের হোম মেনুতে আছে এগুলা এগুলার কাজ কি কি আজকে আমরা এখানে প্রথমত আছে কি দেখ প্রথমত আছে পেস্ট তারপর এখানে একটা হচ্ছে ফন্ট দা ফন্ট এখানে ফন্টের যাবতীয় যা কাজ আছে এটার মাধ্যমে আপনি করতে পারবেন ফন্টে চেঞ্জ করা তারপরে লেখা তারপরে শ্যাডো কালার চেঞ্জ মোচা তারপরে এরকম যাবতীয় যা কিছু আছে বড় করা ছোট করা আর এটার কাজ কি এটার কাছ থেকে প্যারাগ্রাফ সিস্টেম করা মানে আপনি একটা লেখা লিখবেন এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করা অথবা এটা কি বোর্ড এরকম বলা যায় নিস্টে ওয়ান টু থ্রি ফোর এরকম করে বাক করে এরকম বিভিন্ন কাজ আর এটা থেকে আপনার ফন্ডে স্টাইল মানে স্টাইল চেঞ্জ করা এটা হচ্ছে এডিট করা মানে আপনি একটা পেজ লেখছেন এই পেজটাতে এই পেজটাকে এডিট করা এটা পিডিএফ এটা মতো আমাদের কাজ নাই আজকে এটা হচ্ছে সাধারণত সবার মোবাইলের ডাল পিসিতে থাকে না এটা হচ্ছে যাদের পিডিএফ অ্যাপসটা আছে তাদের ক্ষেত্রে এটা শো করবে আর নাতে থাকবে রিকোয়েস্ট সিগনেচার রিকোয়েস্ট সিগনেচার আমাদের কোনো কাজ নেই কারণ আমরা এটা ফ্রি চালাচ্ছি পেড একটা অ্যাপস এটা আমরা ফ্রিতে চুরি করে চালাচ্ছি তাই আমাদের রিকোয়েস্ট সিগনেচারের কোনো কাজ নাই তো আমরা প্রথমত চলে যাব পেস্টে পেস্টে আছে কি দেখুন আচ্ছা পেস্টে আগে আমি কিছু ট্যাক্স নিয়ে আসি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে ট্যাক্স আমার ফাইলে আছে Thank you very much. আপনার বোঝার সুবিধার্থে আমি কি কিছু ট্যাক্স নিয়ে আসলাম মানে এইগুলো কপি করে আবার বসাই দিচ্ছি আমি অনেকগুলাকে একটা ট্যাক্স কে নিয়ে আসলাম এবার এখানে কাজটা কি দেখুন ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম প্রথমত পেস্টের কাজটা আমি দেখাই আপনাদের পেস্টের নিচে দেখুন একটা ড্রপ ডাউন আইকন আছে এটার কাজটা কি এখন দেখুন পেস্টের নিচে যখন আপনি ক্লিপটা ক্লিপবোর্ডটা রাখবেন বা আপনার মাউসের কি কনসেপ্টটা লাগবেন তখন দেখেন এখানে চারটা পাঁচটা অপশন শো করবে এখন এগুলা কাজটা কি এগুলা কাজ হয়েছে কি আপনি ধরুন কিছু একটা ট্যাক্স কপি করছেন কপি এসে shortcut key control C control C দিয়ে আমরা কি শর্টকাট এর মাধ্যমে এটা কপি করে নিতে পারবেন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবার ক্লিপবোর্ডে এখানে দেখুন কি চারটা দেখা তিনটা অপশন দেখাচ্ছে এই চারটার কাজ কি আচ্ছা এগুলা বাদ এগুলাকে বোঝাই রে আপনাদেরকে এটা হচ্ছে কি আপনার লেখার ভিতর যা দেওয়া আছে ধরুন কোনো কিছু একটা কপি করছে এটা হচ্ছে যে কোনো ফোন থাকুক কিংবা যাই থাকুক এটা কি ওই ফন্টে বসিনটা ওই ফোন বাদে শুধু লেখাটা বসাই দিবে অথবা সরি ওই ফোনটা বসাই দিবে সরাসরি কোনটা আপনি কপি করছেন এটা দেখ বসাই দিবে এটা আপনার ফরমেটিংটা কি আচ্ছা এখানে তো ফরমেট নাই জানেন ফরমেটিং কিছু কোন এক্সট্রা দেবেন मैं कल देखी थी भाई That's cool. আচ্ছা আমি কিছু লিখি সরি আমিও তো বলি আমার এখানে একটা দেখুন আমি এটা কপি করলাম এবার এখানে আসুন এবার এখানে আসলে কি আপনার পার্থক্যটা দেখতে পারবেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবার যখন এখানে আসবেন দেখুন আমি যেটা কপি করছি সেটা কি খালি ফোনটা বসে যাবে দেখুন ফোনটা এখানে কিন্তু কোনো কালার বা কোনো কিছু নিচ্ছে না শুধু জাস্ট ফন্টটা বসাই দিচ্ছে এটার কাছে থেকে ফন্টটা বসাই দেওয়া কপি কর দা কপি ফন্টটা আর এটা কি এটা সাইজ যা আছে একেবারে ছোট করে মানে নর্মাল সাইজে এটা কি বসাই দেওয়া এটার কাছে থেকে এটা এটা হচ্ছে কোনো ইমেজ ইমেজ আকারে এটা বসাবে শো করবে মানে কোনো ট্যাক্স আপনি বসান যেমন আমি দেখাই দেখুন এটা একটা ট্যাক্স হয়ে গেছে আপনি চাইলেও কিন্তু এটা ভিতরে লিখতে পারবেন না এটা এখন একটা টেক্সট আকারে পরিণত হয়ে গেছে আপনি ছোট করতে পারবেন এটা কাজ এটা আর লাস্টে আরেকটা অপশন দেখছিলাম আমরা এটা কি এটা থেকে আপনি যেটা কপি করছেন ওইটার বসায় দেওয়া শুধু টেক্সটটা বসাবে এটা আর কোন আপনি কোনো ফরম্যাট নিবে না এটা এটা শুধু টেক্সটটা নেবে অনলি ট্যাক্স তো আমি বসাই দিলাম দেখুন এখানে কোনো ফর্মেট নিচ্ছে না শুধু ট্যাক্স নিচ্ছে সো পেস্ট ঠিক আছে থেকে এটা এবার আসুন কপিতে যাই এটাকে প্রথমত সিলেক্ট করতে হবে আপনাকে মাউসের রাইট এটা কিভাবে বসাবো আচ্ছা এটা আপনি কি মাউস থেকে করতে পারবেন সিলেক্ট আবার এসে আপনি কিবোর্ড থেকে যদি করতে চান তাহলে শিফট প্রথমত আপনি কোন কোথায় থেকে কি এটা সিলেক্ট করবেন ওই জায়গা ভিতরে নিয়ে বসাবেন কাজটা বসাই কি মশা ঠিক করবেন তারপর শিফট চেপে ডানের দিকে যত দিবেন আপনি এটা তত সিলেক্ট হবে তো আমি দিচ্ছি দেখুন তত সিলেক্ট হচ্ছে আর সিলেক্ট হওয়ার পর এখানে দেখুন একটা অপশন দেখাচ্ছে এটার মাধ্যমে কি আপনি কপি করতে পারবেন যে কোনো টেক্সট কপি করা যায় কিসের মাধ্যমে আপনি যদি ওয়ার্ডের মাধ্যমে কপি করতে চান তাহলে এটা আর যদি কার্ড মানে কোনো কিছু কেটে ফেলতে চান তাহলে ধরুন আমি কোনটা সিলেক্ট করছি এটা কেটে ফেলবো তাহলে দেখুন কেসির মতো একটা কেপ লোগো বা আইকন দেখা যাচ্ছে এখানে এই কেসিটাতে যদি আপনি ট্যাপ দেন তো দেখুন কেটে যাচ্ছে আচ্ছা আর এই কার্ডের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এক্স আপনি কন্ট্রোল এক্স দিলে এটা কেটে যাবে কিবোর্ড থেকে ধরুন আমি এটা সিলেক্ট করলাম কোনটা এস দিলাম দেখুন এটা কি কেটে গেছে তো মূলত এখানে কি ক্লিপবোর্ডের কাজ ছিল মূলত এটাই ক্লিপবোর্ড বাদে এবার এখানে দেখুন আগে আমি বার করে নিই টেক্সটগুলো নর্মাল করে নিলাম হয় নাই নর্মাল সরি এবার আমরা ফন্ডের কাজ দেখি ফন্ডে কি কাজ আছে আমাদের ফন্ডের কাজ হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি ল্যাংদা আপনার ট্যাক্সগুলো চেঞ্জ করা বা মানে আপনার ট্যাক্সগুলো বিভিন্ন ফন্টে নিয়ে যাওয়া ফন্ট চেঞ্জ করা এক কথায় ফন্ট চেঞ্জ করা এটা হচ্ছে কি আপনার ট্যাক্সগুলো বোল্ড করবে এটা ইটালি করবে এটা হচ্ছে কি আপনি ট্যাক্সের নিচে আন্ডারলাইন দিবে আর এটা হচ্ছে ট্যাক্সগুলো কেটে দিবে এটা হচ্ছে কি শ্যাডো মানে আপনার ট্যাক্সের উপরে শ্যাডো দিবে বা বিভিন্ন দাস এটা আমি আপনাকে পরে কাজ করার সময় দেখাই দেবো তারপর এটা দিয়েছে আপনার ফন্টের কালার চেঞ্জ করা এটা হচ্ছে কি আপনার ফোনটা বড় এটা মানে ফোনটা বড় ছোট করা এটা কাছ থেকে ফন্ট বড় করা আর এটার কাছে থেকে ফন্ট আপনার ছোট করা আর এটা থেকে আপনি যতগুলো ফরম্যাট ইউজ করছেন এই ট্যাক্সের উপর এটা সিলেক্ট করে দিলে এটাতে একটা ট্যাব দেন তাহলে কি আপনার এই সব ফরম্যাটকে রিমুভ হয়ে যাবে মানে নর্মাল একটা ট্যাক্সে চলে আসবে সেটা কি এখন এগুলা যখন আমরা কাজ দেখি ধরুন আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি যদি চান এদের ফন্ট চেঞ্জ করতে পারেন দেখুন আমি যে উপরে নিচ্ছি ওই ফন্ট হয়ে যাচ্ছে আমি এটা দিলাম ধরুন দেখুন আমার কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে যতটুকু আমি কিন্তু এটা সিলেক্ট করি নাই তাই আমাকে এটা চেঞ্জ হয় নাই আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকু কি চেঞ্জ হয়েছে ধরুন আপনি এটা কি এতটুকু আপনি এটা বড় করতে চান ফন্টটা হালকা বড় করতে চান তাহলে এটা দিলে আপনি কি ফন্টটা দেখুন বড় হয়ে যাচ্ছে কতটুকু আমি সিলেক্ট করে দিচ্ছি ততটুকু বড় হচ্ছে অথবা এখান থেকে চাইলে আপনি সরাসরি বড় করতে পারবেন আপনি ধরুন বিশ দিচ্ছেন তাহলে ধরুন বিশ হয়ে গেছে এটার কাছে আর ছোট করতে চাইলে এটা ছোট উপরে দিলে ছোট হয়ে যাবে এটার কাজটা কি এটার কাজ থেকে আপনার সেন্টেন্সে কিছু অক্ষ থাকে দেখবেন বিভিন্ন জায়গায় কিছু অক্ষ থাকে বড় বড় সবগুলা আবার কিছু অক্ষ থাকে কিছু বড় কিছু ছোট আবার চাইবেন একটা একটা ওয়ার্ড স্পেসে পর প্রত্যেকটা ওয়ার্ড বড় থাকে আবার অনেকগুলো চাইবেন প্রথম অক্ষরটা ছোট থাকে বাকি অক্ষরগুলো বড় থাকে এরকম করে বিভিন্ন কি ফোনগুলো চেঞ্জ করতে চাইলে আপনি এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে কি নর্মাল মানে সাধারণত প্রথম অক্ষরটা বড় থাকবে বাকিগুলো ছোট থাকবে দেখুন এটাতে দিলে আপনার সবগুলা কি ওয়ার্ড ছোট হয়ে যাবে ধরুন প্রত্যেকটা ওয়ার্ড ছোট হয়ে গেছে আমি যতটুকু সিলেক্ট করে রাখছি সিলেক্টিভিতে যতগুলা সেন্টেন্স আছে যতগুলা ওয়ার্ড আছে সবগুলা ছোট হয়ে গেছে আর এটা দিলে সবগুলা ওয়ার্ড কি বড় হয়ে যাবে ধরুন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বড় বড় করে দেখাচ্ছে একটা কি ছোট দেখাচ্ছে ছোট দেখাচ্ছে না তারপর এটা দিলে দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডে মানে প্রত্যেকটা কি স্পেসে পর পর অক্ষরগুলা বা সেন্টেন্সগুলা বড় হব করে হবে দেখুন প্রত্যেকটা ওয়ার্ডে পর পর কিন্তু সেন্টেন্সগুলা বড় হাতে দেখাচ্ছে আর এটা আছে প্রথম অক্ষরটা থাকবে ছোট বাকি অক্ষরগুলা থাকবে বড় এটা হচ্ছে কি এটা আচ্ছা তারপর দেখুন এতটুকু তো আপনারা বুঝছেন আশা করি তারপর এখান থেকে দেখুন আপনার বোল্ড হয়ে যাচ্ছে ধরুন আমি ধরুন এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করে বোল্টে দিলে হয়ে যাচ্ছে ইতালিতে দিলে দেখেন ইতালি হয়ে যাচ্ছে আর যদি নিচে আন্ডারলাইন করতে চান তাহলে দেখুন প্রত্যেকটা কি সেন্টেন্সের নিচে আন্ডারলাইন হয়ে যাচ্ছে আর যদি সেন্টেন্সটা কেটে দিতে চান মানে কাটার মতো রাখতে চান তাহলে দেখুন এটা দিলে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু কাটার মতো হয়ে যাচ্ছে আচ্ছা এই রিটার কাজ আমি একটু পর দেখাচ্ছি আপনাদেরকে এবার আসুন এটার কাজ এটার কাজ যেমন বিভিন্ন শ্যাডো তৈরি করা আপনার কোন শ্যাডোটা প্রয়োজন ওই শ্যাডোকে এখান থেকে নিতে পারবেন আমি এটা সিলেক্ট করলাম এখান থেকে আমি একটা শ্যাডো কোন শ্যাডো দেখুন প্রত্যেকটা কিন্তু শ্যাডো আকারে হয়ে যাচ্ছে দেখুন আমি কোনটা উপায় নিচ্ছি চাইলে এখান থেকে ফোনটা কালার চেঞ্জ করতে এটা কোন কালার কিরকম থেকে আপনার পুরো লাইনের পিছে কালারটা কি ব্যাকগ্রাউন্ড কালারটা লাইনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবে আর এটা হচ্ছে কি আপনার ট্যাক্সটা শুধু চেঞ্জ করবে যে দেখুন আমি যে ট্যাক্সে নিচ্ছি ওই ট্যাক্স আকারে মোটেই বড়টার জন্য কি দেখা যাচ্ছে না আমি এটা রিমুভ করে দিই তখন আমি এটা নিলাম এতটুকু এটা গাছ ধরুন এই কালারটা দিলাম দেখুন এই কালারটা কিন্তু হয়ে গেছে মতো এটার কাছে কি এতটুকুই কি ফন্টের কাজ ফন্টের কালারটা আছে কি এটা দেখায় নাই আপনাকে এটা কি it is a clear all format মানে এটাতে দিলে আপনার যতগুলো ফরম্যাট করা হয়েছে আপনার ট্যাক্সগুলোতে সবগুলো ফরম্যাট রিমুভ হয়ে যাবে দেখুন এক ক্লিকে সবগুলো ফরম্যাট কিন্তু আমি রিমুভ করে দিচ্ছি দেখুন আর কোনো ফরম্যাট নাই তো প্রথমে যে ট্যাক্সগুলো ছিল ওই ট্যাক্সগুলোই কিন্তু ঠিক আছে তো এতটুকু শিখে আপনি ফন্টের কাজ ফন্টের কাজ আছে আর দুইটা করা আছে দুইটা দান এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি দুইটা দুনিয়া কিছু একটা লেখলাম আচ্ছা পানি সংকেতে দিই এইচ টু ও আমরা কি এইভাবে লিখতে পারবো পানির সংকেত এভাবে কিন্তু লিখতে পারবো না তো ওটা কিন্তু নিচে হবে এইচের নিচে কিন্তু ওটা হবে তাই টুটা সিলেক্ট করে যখন আপনি এক্স এটা দিবেন অথবা এক্স প্লাস এক্স অ্যাকাউন্টও চেপে ধরে ইকুয়াল দিলে কিন্তু এটা হয়ে যাবে নিচে চলে যাবে টুটা দেখুন আমি দিয়ে দিচ্ছি নিচে চলে গেছে আর টুটা যদি আপনি উপরে নিতে চান তাহলে দেখুন এটা দিলে ওটা টুটা উপরে হয়ে যাচ্ছে তো এটা আপনি এটার কাজ কি প্রথমটা কাজ থেকে টুটা নিচে নিয়ে যাবে দ্বিতীয়টা কাজ থেকে টুটা উপরে নিয়ে যাবে সো ফোনটার কাজ থেকে এতটুকুই আশা করি ফোনটা বুঝতে পারছেন এবার কাজ কি আমাদের এবার সে প্যারাগ্রাফের কাজ ধরুন আমি এটা সিলেক্ট করলাম এটা না কিছু লাইন আকারে করতেছে এগুলো সিলেক্ট করলাম দেখুন আমি এগুলো কিন্তু কি বুলেটে দেখুন আমাদের কিন্তু একটা বুলেট তৈরি হয়ে গেছে মানে আপনার যতগুলো স্পেস থাকবে আবার এখানে ধরুন একটা স্পেস দিয়ে অটোমেটিক বুলেটে যাবে আবার একটু পর নিচে যদি আবার একটা স্পেস দেন আবার বুলেটে যাচ্ছে মানে আর কোনো কিছু করতে হবে না ধরুন স্পেস দিয়ে আবার লিখতেছেন বুলেট আবার স্পেস দিয়ে আবার লিখতেছেন বুলেট অটোমেটিকটা কি বুলেট তৈরি করে দিবে আর ধরুন বুলেট লাগতো না লাগবে না আপনার কি ধরুন নাম্বার আকারে নিতে যাচ্ছেন তো রোমান সংখ্যা হিসাবে নিলে এটা এবিসি আকারে নিলে নিতে চাইলে এটা নিতে পারবেন ওয়ান টু হিসাবে আপনার যত খুশি যেভাবে খুশি সেভাবে নিতে চান আবার বুলেটগুলো দেখেন চেঞ্জও করা যায় কিন্তু বিভিন্ন বুলেট আছে এখানে তাহলে এগুলো কাস্টমও করতে পারবেন বা চেঞ্জও করতে পারবেন দেখুন বিভিন্ন বুলেট এগুলা ক্যারেক্টারটা করে লাইন বা অ্যালাইনমেন্ট সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে কাস্টমও করতে পারবেন ধরুন রাইট লেফট আমি কিন্তু এগুলো দ্রুত বাড়াই দিচ্ছি সো এই বুলেটের কাছ থেকে এটা আর এটার কাছ থেকে এটার কাছে দেখুন আমাদের এদিকে যত স্পেসটা আছে এই স্পেসটা কিন্তু এখানে কমাই দিচ্ছে আবার যদি আপনি এদিকে বাড়াতে চান মানে ডান দিকে নিতে চান তাহলে এটা যত দিবেন তত ডানে যাবে আপনি এই লাইনটা আচ্ছা, এটার কাজ বাদ দিয়ে এটা আমাদের লাগবে না আর এটার কাজ কি এটার কাজ কি আপনার অ্যালাইনমেন্ট গুলা কি ঠিক করা মানে অ্যালাইনমেন্ট গুলা আপনার রাইট অ্যালাইনমেন্ট লাগবে না মিডল না লেফট এটা আপনার উপর এটা আমি লাইফ অ্যালাইনমেন্ট লাগলাম ধরুন মিডল এটা আমি কন্ট্রোল আই দিয়ে সবগুলা সিলেক্ট করে নিলাম ধরুন আমি মিডলে রাখবো কি আমার মিড এলাকায় থাকবে তাহলে এটা আর ধরুন আমি লেফট অ্যালাইনমেন্টে রাখলাম না রাইট অ্যালাইনমেন্টে সরি তাহলে দেখুন সবগুলা কিন্তু ট্যাক্স আমার রাইট হয়ে যাচ্ছে আর ধরুন এই সবগুলা কি জাস্টিফাই রাখবো মানে একেবারে মিডলে রাখবো তাহলে এটা সাধারণত আমরা কি লেফট অ্যালাইনমেন্টে ইউজ করি এটা সব জায়গাতে ইউজ হয় লেফট অ্যালাইনমেন্ট এটার কাজটা কি বলতে পারেন আবার ভাইয়া এটার কাজ হয়েছে কি আপনার ফোনতে ব্যাকগ্রাউন্ডটা যা ব্যাকগ্রাউন্ড আছে সব চেঞ্জ করে দেবেন যাবতে দেখুন আমি যেখানে নিচ্ছি কাজটা যে কালারের উপর সেই কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে দেখুন দেখছেন এটার কাজটা কি এটা হচ্ছে একটা বর্ডার ক্রিয়েট করা মানে আপনি ট্যাক্সগুলোর ভিতরে একটা বর্ডার ক্রিয়েট করে দেবে দেখুন এই ট্যাক্সগুলোর ভিতরে কিন্তু একটা বর্ডার ক্রিয়েট করে দিচ্ছে কন্ট্রোল এফ চেপে দিলাম দেখুন এবার গুলা বুঝতে পারবেন আপনারা দেখুন প্রত্যেকটা কিন্তু বর্ডার হয়ে যাচ্ছে মানে আমি যেটার উপর নিচ্ছি এখানে অনেক রকমের বর্ডার আছে দেখুন তাহলে এখান থেকে টেবিলও নিতে টেবিল আকারে এবার এখানে কিছু লিখতে পারেন দেখছেন দেখেন যে টেবিলের মতো নতুন করে ঘর তৈরি করে বানাতে পারেন এগুলো আমরা কি নেক্সট ক্লাসে দেখবো এগুলো এখন না দেখলেও কি পারি আমরা আমরা হোমে চলে যাই তো এটাই ছিল মূলত আমাদের কে দ্বার কাজ প্যারাগ্রাফের কাজ এবার আসুন স্টাইল আপনি ফোনগুলো স্টাইল ধরুন আমি এতটুকু সিলেক্ট করলাম এটা কি আমাদের নর্মাল এটা দেখুন এখন যত দ্যাট নেবেন আপনার এটা চেঞ্জ হবে হেডলাইনটা মূলত আপনার হেডলাইনটা চেঞ্জ হবে এখানে ধরুন এটা আমার হেডলাইন এটা আমি চেঞ্জ করতে যাচ্ছি ধরুন এই কালার হবে এখানে শুধু একটা না অনেক রকমের হেডলাইন আছে আপনার যা খুশি যত খুশি তত নিতে পারবেন আপনার পছন্দ মতো কি হেডলাইন ক্রিয়েট করতে পারবেন দেখুন অনেক রকমের কি স্টাইল আছে এখানে অনেক অনেক অনেক রকমের হাজার শত শত স্টাইল আছে সমস্যা নাই সো এটা হচ্ছে কি স্টাইলের কাজ এবার শুন এটা এডিটের কাজটা কি ধরুন আপনি প্রথমত আমরা ফাইন্ডে চলে যাই যাই ফাইন্ড এখান থেকে ধরুন আপনি কোনো একটা কিছু খুঁজতে যাচ্ছেন বা কোনো কিছু একটা খুঁজবেন ধরুন আমার এফ আছে সরি এটা না তো ফাইন্ড হ্যাঁ ধরুন আমার এফ আছে কোন কোন জায়গায় এটা আপনি খুঁজে বের করতে চান ঠিক আছে তাহলে কি আপনি এখানে যেটা লিখবেন লেখে আপনি ইন্টার দিবেন অথবা শুধু লিখবেন লেখা বইয়ে দেখবেন আপনার যত জায়গায় এফ আছে এই দেখুন অ্যাপগুলো কিন্তু ওরা মার্ক করে দিচ্ছে তাহলে আপনি এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবেন কয়টা আমাদেরকে অ্যাপ দেখাচ্ছে সতেরোটা অ্যাপ বের বের করে দিচ্ছে এসএসসি পরীক্ষাটা এসে বেড়া করে ওইটা সতেরোটা এফ কি বের করে দিচ্ছে ও আমাদেরকে সো ইট ইস গিফট ফাইন্ডে এক নাম্বার কাজ অ্যাডভান্স ফাইন্ডের কাজ কি এটাও সেম ধর এখানে একটা এফ দিলাম এফে দিলাম আমি ফাইন নেক্সট দেখুন আপনি সবগুলা কি বের করে দিচ্ছে আপনি এগুলো হাইলাইট করে বের করতে পারেন কোন কোন জায়গায় কি অ্যাপ আছে দেখুন সো ক্লোজ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনি কোন কোন জায়গায় অ্যাপ আছে এগুলোর কালারটা ওইটা একটু গাঢ় হয়ে গেছে তাই আপনি বুঝতে পারতেছেন না ফাইন্ড আইট আছে গো টু গো টু কাজটাও সেম আপনি ফাইন কোনো কিছু খুঁজতে চাইলে এটা দিয়েও খুঁজতে পারবেন ফাইন্ড কাজ গেল রিপ্লেস রিপ্লেস এর কাজটা কি আমি ফ্যামিলি বাই করতে চাচ্ছি মানে আমি এখানে কোন কোন জায়গায় আমার ফ্যামিলি আছে এটা আমি বের করতে চাচ্ছি দেখুন আমার এটা কিন্তু সহজে বের করে দিচ্ছি দেখুন আমার এই এক জায়গায় কিন্তু ফ্যামিলি আছে এটা আমাকে খুব সুন্দর করে বের করে দিচ্ছে সিলেক্টের কাজকে আপনি কোনো কিছু একটা সিলেক্ট করতে চাচ্ছেন সিলেক্ট অল না সিলেক্ট অল দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে আর সিলেক্ট অবজেক্ট দিলে অবজেক্টটা সিলেক্টের কাছে থেকে এটা তো আমাদের হচ্ছে কি হোমের কাজ সাধারণত এতটুকুই হোমের ভিতর দেখানোর মতো আর কিছু নাই পিডিএফ এর থেকে আপনার এটা পিডিএফ একটা অ্যাপস আছে অ্যাডোবি পিডিএফ এই পিডিএফ এর জন্য আমার এটা দেখাচ্ছে আমার কাছে পিডিএফ অ্যাপসটা আছে তাই আপনি যাদের কাছে আছে তাদেরকে দেখাবে তো আমরা পেস্টের কাজ দেখলাম কার্ডের কাজ দেখলাম কপি কাজটাও দেখলাম এখান থেকে ফন্টের কাজ দেখলাম বোল্ড ইতালি এশিয়ান এখান থেকে সবই দেখলাম ফন্টের কাজ দেখলাম প্যারাগ্রাফ স্টাইল তো আমরা কি সবই দেখা হয়ে গেছে এটা হলো মূলত কি আমাদের হোমের কাজ তো সকলে আজকে ক্লাস এতটুকুই তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলে আমার জন্য দোয়া করবেন